রহমান রহিম তুমি করুণার আধার তুমি রহমান রহিম তুমি করুণার আধার তুমি ওই নাম জপি আমি তাই শুধু দিব জামি রহমান সোনার তুমি ওই নাম প্রিয় জানি আমি রহমান রহিম তুমি করুণার আধার তুমি আল্লাহ আল্লাহ পাপিয়া কহু কুহু আল্লাহ আল্লাহ পাপিয়া থাকে ওই মোহর মোহ তোমার মধুর নামে রহমান রহিম তুমি করুণার আধার তুমি চাই না সোনা চাঁদি চাই না শাহাজাদি চাই চাই না সাহাজাদি তোমাকে পাই গো যদি সেই হবে সবচেয়ে দামি রহমান রহিম তুমি করুণা রাধার তুমি ও শুধু দিব জমি রহমান রহিম তুমি করুণার আধার তুমি আসসালামু আলাইকুম